আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সেতু সাহা স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখে সমৃদ্ধির রঙে রঙিন এই প্রতিবাদে আজ পালিত হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো তিনতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস দু দিবসটি জেলা প্রশাসন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলো নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে সকালে জেলা প্রশাসন অরুণোদয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এই সময় সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার কক্সবাজার সদর ও রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তি সরকারি কর্মকর্তা কর্মচারী গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এছাড়া বিশেষ মোনাজাত ও প্রার্থনা শিশু মেলা আলোচনা সভা সহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জেলায় পালিত হচ্ছে জাতির পিতা একশো তিনতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস মহেশখালীতে জাতির পিতা জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচিতে পালন করছে উপজেলা প্রশাসন আজ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লা রফিক পরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা চিন্তাঙ্কন কবিতাবৃত্তি রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশিকুল্লা রফিক এতে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শরীফ বাসরা মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার বাসা চৌধুরী উপস্থিত ছিলেন টেকনাফে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস দু পালিত হয়েছে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান এরপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ মানব প্রামাণ্য চিত্র প্রদর্শন সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এদিকে টেকনাফ পৌরসভা আওয়ামী লীগ ও নানা কর্মসূচিতে দিবসটি পালন করেছে সকালে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করে উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বদি এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উখিয়ায় উপজেলা প্রশাসনও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে উপজেলা পরিষদ হলরুমে এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সচিবের সভাপতিত্বে এতে সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহ সংশ্লিষ্টরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন এর আগে জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয় পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বায়োজিলিক্যাল ওশনোগ্রাফি বিভাগে শিক্ষানবিশ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে প্রতিষ্ঠানের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকা অসদাচরণ ও অসন্তোষজনক কর্মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে বুড়ির অফিসিয়াল ওয়েবসাইটেও নোটিশ আকারে তাকে বরখাস্তের আদেশ প্রচার করা হয়েছে বুড়ির মহাপরিচালক সাইদ মাহমুদ বেলাল হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের শৃঙ্খলা পরিপন্থী ও অসন্তোষজনক কর্মকাণ্ড প্রমাণিত হওয়ায় বিধি মোতাবেক এই ব্যবস্থা নেওয়া হয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা দু মিনিটে আগামীকাল সূর্যাস্ত হবে ভোর পাঁচটা উনষাট মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর বারোটা উনপঞ্চাশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটে চলবে রাত দুটা আঠারো মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুটা আঠারো মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা বারোটা মিনিট পর্যন্ত সর্বশেষে পর্যটক বার্তা